পয়গাম স্টুডিও শুদ্ধ সুরের ঠিকানা চুপচাপ কত আর যন্ত্রণা সইব কত আর লজ্জার গ্লানি কাঁধে বইব চুপচাপ চুপ চাপ কত আর যন্ত্রণা সইব কত আর লজ্জার গ্লানি কাঁধে বইব চুপচাপ সজ্জের বাধার কত রবে শক্ত কত কাল হিম রবে আমাদের রক্ত সজ্জের বাধার কত রবে শক্ত কত কাল হিম রবে আমাদের রক্ত ওরা রোজ চর দেবে টান দেবে দাঁড়িতে আমাদের প্রতি রে ফ্রোনা জারিতে ওরা রোজ চর দেবে টান দেবে দাড়িতে আমাদের প্রতিবাদ ফ্লোনা জারিতে ওরা হবে আগ্রাসী আমরা কি নরম জিহাদের গান ছেড়ে গিয়ে যাব মরম ওরা হবে আগ্রাসী আমরা কি নরম জিহাদের গান ছেড়ে গিয়ে যাব মরম চুপচাপ কত আর যন্ত্রণা সইব কত আর লজ্জার গ্লানি কাঁধে বইব চুপচাপ চুপচাপ কত আর যন্ত্রণা সইব কত আর লজ্জার জানি কাঁধে বইব চুপচাপ আমাদের চেতনায় উমরের খুন নেই এইভাবে বেছে ভাবি আছি মহাপুণ্যে আমাদের চেতনায় উমরের খুন নেই এইভাবে বেছে ভাবি আছি মহাপুণ্যে কুরানের আহ্বান জিহাদের পক্ষে তুলো তুলো তাকবীর মুক্তির জানের আহ্বান জিহাদের পক্ষে তুলো তুলো বীর মুক্তির লক্ষ্যে চুপচাপ চুপচাপ কত আর যন্ত্রণা সইব কত আর লজ্জার গ্লানি কাঁধে বইব চুপচাপ চুপচাপ কত আর যন্ত্রণা সইব কত আর লজ্জার গ্লানি কাঁধে বইব সজ্জের বাধার কত রবে শক্ত কত কাল হিম রবে আমাদের রক্ত সজ্জের বাধার কত রবে শক্ত কত কাল হিম রবে আমাদের রক্ত চুপচাপ